बार गम के आंसुओं में छुपा थी जो तेरी याद भूल कैसे जाऊं मैं बता दे तू सनम खो गया है चैन अब तो है तेरी कसम এ চার কারণে ছাড়লাম আমি জগত সংসার হৃদয় সেই পাষাণ বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন হৃদয় তুই পাশান বন্ধু তোরে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠায় কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠায় কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ का क्या कसूर चांद भी शरमाए जन्नत के कोई नूर हो परियों की रानी तू ये दिल का क्या कसूर चांद भी शरमाए जन्नत की कोई नूर बता दे खुदा हुए क्यों जुदा क्या गुना किया जो कहती है अलविदा तेरे बिना यार अधूरा है ये प्यार आके कभी मिल जा गले भूल से गुआ किसको सुनाऊं जो मैं गाऊं प्यार की ये धुन छोड़ के मुझको तू किसी और को न चुन তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠায় কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ যায় আলো তুই চায় থাকি এই ভরা নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে এই রঙের দুনিয়ায় আমার ছোঁয়ার কিছুই নাই রোজ হাসুরে চাইব তোরে গোদায় নাই তখন যদি জীবন বৃথা ভাব করার কিছু নাই তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় কিসকো सुनाओ जो मैं गाऊं प्यार की ये धुन छोड़ के मुझको तू किसी और को न चुन তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠায় কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ